সনাতন ধর্ম বৈজ্ঞানিক ধর্ম পর্ব তিন Hinduism is the scientific religion গত প্রথম ও দ্বিতীয় পর্বের পর এবার এলাম তৃতীয় পর্ব নিয়ে এই পর্বে দেখুন বিজ্ঞান বিষয়ে থাকা উপনিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্সসমূহ এর শেষ অংশ নমস্কার আপনারা দেখছেন মৎস্য অবতার hundred dot ten YouTube channel প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার হান্ড্রেড ডট টেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আশা করি পরম বিজ্ঞানী পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলে আছেন সনাতন ধর্মই বৈজ্ঞানিক ধর্ম এই সিরিজের ধারাবাহিকতায় আজকের পর্বে দেখুন বিজ্ঞান বিষয়ে থাকা উপনিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স সমূহ এর শেষ অংশ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ডান দিকে একটু নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ সেই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে নতুন নতুন চমৎকার সব ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্টও আমাকে সনাতন ধর্ম বিষয়ে ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে আর বেশি বেশি লাইক শেয়ার তো থাকবেই ভিডিওটি প্রচার করে দিন তাহলে আর কথা নয় শুরু করি আজকের এই পর্বের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় বৃন্দ আপনারা আগের পর বিজ্ঞান বিষয়ে থাকা উপনিষদের গুরুত্বপূর্ণ রেফারেন্সগুলো দেখেছেন আজকের এই ভিডিওতে দেখুন বিশেষ একটি রেফারেন্স আর তা হলো বেদের সারভাগ যা উপনিষদ নামে পরিচিত সেই উপনিষদ বা বেদান্তকেই সরাসরি বিজ্ঞান বলে আখ্যায়িত করা হয়েছে আর তার সাথে থাকলো আরও অন্য রেফারেন্স সমূহ নাম্বার এক এই সম্পর্কে আমরা যদি কৈবল্য উপনিষদ দেখি তাহলে সেখানে অর্থাৎ কৈবল্য উপনিষদের পাঁচ নং মন্ত্রে বলা হয়েছে বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থ সন্ন্যাস যোগাত যতয় শুদ্ধ সত্ত্বাহা নাম্বার দুই আর যদি আমরা মহানারায়ণ উপনিষদের বারো নং অনুবাকে পনেরো নং মন্ত্র পাঠ করি তো সেখানেও বলা হয়েছে বেদান্ত বিজ্ঞান সংন্যাস শুদ্ধ সত্ত্বাহা নাম্বার তিন মজার বিষয় হচ্ছে এই একই কথা বলা হয়েছে মুন্ডক উপনিষদেও তৃতীয় মুন্ডক দ্বিতীয় খণ্ড মন্ত্রণং ছয় বলা হয়েছে বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থः সন্ন্যাস জাতয় শুদ্ধ সত্ত্বহ অর্থাৎ বেদান্ত বিজ্ঞানে যাদের অর্থ সুনিশ্চিত হয়েছে এবং সন্ন্যাস যোগে যারা শুদ্ধ সত্ত্ব হয়েছেন সেই সব জ্যোতি জীবিত তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন পরপর তিনটি উপনিষদেই উপনিষদ বা বেদান্তকে বিজ্ঞান বলে উল্লেখ করা হয়েছে তাহলে কি প্রমাণিত হয় না যে সনাতন ধর্মই বৈজ্ঞানিক ধর্ম তা স্বয়ংই বিচার করুন নাম্বার চার মণ্ডক উপনিষদের তৃতীয় মুন্ড তৃতীয় খণ্ড সাত নং মন্ত্রে আরও বলা হয়েছে বিজ্ঞানময় কর্মের কথা বলা হয়েছে কর্মানি বিজ্ঞানময়শ্চ নাম্বার পাঁচ এছাড়া মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডক তৃতীয় খণ্ড এক নং মন্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বিজ্ঞানের অতি বলা হয়েছে ইয়াদি এ সদসদ্বরেণ্যম পরং বিজ্ঞান যদ বরিষ্ঠং প্রজানাম অর্থাৎ যে ব্রহ্ম সৎ ও অসৎ বরেণ্য বরিষ্ঠ জীবের বিজ্ঞানের অতীত তাকে তোমরা জানো প্রিয় দর্শকবৃন্দ ইতিপূর্বে বিগত ভিডিওতে আমরা জেনেছি ব্রহ্মই বিজ্ঞান কিন্তু এই উপনিষদ থেকে জানতে পারছি যে ব্রহ্ম কেবল বিজ্ঞান তা নয় বিজ্ঞানের অতীত এর পরও যদি কেউ বলেন হচ্ছে সনাতন ধর্ম অবৈজ্ঞানিক ধর্ম বৈজ্ঞানিক ধর্ম নয় তাহলে তিনি মূর্খ বই আর কি হতে পারে তা স্বয়ংই বিচার করুন নাম্বার ছয় মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডক দ্বিতীয় খণ্ড সাত নং মন্ত্রে বলা হয়েছে তদ বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরা আনন্দরূপম অমৃতম যদ বিভাতি অর্থাৎ ধীর ব্যক্তিরা বিজ্ঞানের দ্বারা তাকে অর্থাৎ আত্মাকে পরিপূর্ণভাবে দর্শন করেন প্রিয় দর্শকবৃন্দ এখানেও আত্মাকে পরিপূর্ণভাবে দর্শন করবার জন্য বিজ্ঞানকে মাধ্যম হিসেবে দেখানো হয়েছে তাহলে বিজ্ঞান বিষয়ে এরকম উক্তি পৃথিবীর আর কোন ধর্মে পাবেন আপনারা আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বিজ্ঞান বিষয়ে এরূপ উদ্ধৃতি নেই নেই নেই নাম্বার সাত প্রশ্ন উপনিষদের চতুর্থ প্রশ্নের এক নং মন্ত্র খেয়াল করলে দেখা যায় সেখানে পুরুষকে বা আত্মাকে সাক্ষাৎ বিজ্ঞানাত্মা বলে আখ্যায়িত করা হয়েছে বলা হয়েছে বিজ্ঞান আত্মা পুরুষাহ অর্থাৎ পুরুষই বিজ্ঞানাত্মা নাম্বার আট এছাড়াও প্রশ্ন উপনিষদের চতুর্থ প্রশ্নের এগারো নং মন্ত্র খেয়াল করলে দেখা যায় সেখানেও পুরুষকে বিজ্ঞানাত্মা বলে আখ্যায়িত করা হয়েছে বলা হয়েছে বিজ্ঞান আত্মা সহ দেবৈশ্চ সর্বৈ প্রাণভূতানি সম্প্রতিষ্ঠন্তি যত্র তদক্ষারম বেদয়তে यस्तु সম্ম স সর্বজ্ঞ সর্বমেব বিবেশয়িতি প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানেও পুরুষকে বা আত্মাকে বিজ্ঞান আত্মা বলে উল্লেখ করা হয়েছে নাম্বার নয় ঐতরেয় উপনিষদের তৃতীয় অধ্যায় প্রথম খণ্ড দুই নং মন্ত্রে বিজ্ঞানকে প্রজ্ঞান বা প্রতিভার সমার্থক হিসেবেও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বিজ্ঞানং প্রজ্ঞানম ইতি সর্বান্নে বৈতানি প্রজ্ঞানস্য নামধেয়ানি ভবন্তি নাম্বার দশ উপনিষদে পঞ্চকোষের কথা বলা হয়েছে এটা আমরা হয়তো অনেকেই জানি আর তার মধ্যে একটি হলো বিজ্ঞানময় কোষ আর এই বিজ্ঞানময় কোষ সম্পর্কে তৈত্রীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের চার নং অনুবাকে বলা হয়েছে অন্যহন্তর আত্মা বিজ্ঞানময় নাম্বার এগারো এছাড়া তৈত্রী উপনিষদের দ্বিতীয় অধ্যায় পাঁচ নং অনুবাকে বলা হয়েছে বিজ্ঞান কর্তৃক যজ্ঞ বিস্তারের কথা বলা হয়েছে বিজ্ঞানং যজ্ঞং তনুতে বিজ্ঞানং দেবা সর্বে হে বিজ্ঞানং ব্রহ্ম চেদ বেদ নাম্বার বারো এই তৈত্রী উপনিষদের এই দ্বিতীয় অধ্যায়ের ছয় নং অনুবাকে ব্রহ্মের বিজ্ঞান ও অবিজ্ঞান উভয় রূপের কথা বলা হয়েছে যা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থেই এরূপ বলা নেই এখানে বলা হয়েছে বিজ্ঞানাঞ্চ অবিজ্ঞানঞ্চ অর্থাৎ ব্রহ্মবিজ্ঞান ও অবিজ্ঞান সত্য ও অসত্য প্রভৃতি সবই হলেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা স্পষ্টভাবেই এই মন্ত্রে দেখতে পাচ্ছেন বিজ্ঞানকে ব্রহ্মের একটি রূপ বলে বর্ণনা করা হয়েছে তো যে ধর্মে বিজ্ঞানের সংজ্ঞা দেওয়া হয় বেদান্ত বা উপনিষদকে বিজ্ঞান বলে আখ্যায়িত করা হয় এবং যে ধর্মে বিজ্ঞানকে ব্রহ্মের একটি রূপ বলে বর্ণনা করা হয় সে ধর্ম কি অবৈজ্ঞানিক ধর্ম হতে পারে প্রিয় দর্শকবৃন্দ তা স্বয়ং বিচার করুন নাম্বার তেরো তৈত্রী উপনিষদের দ্বিতীয় অধ্যায় আট নং অনুবাগের পাঁচ নং মন্ত্র এখানে আত্মাকে তো বিজ্ঞানময় বলে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এতং তং বিজ্ঞানময়ম আত্মানম উপসংক্রামতি নাম্বার চোদ্দ তৈত্র উপনিষদের তৃতীয় অধ্যায় দশ নং মন্ত্রে ভূতবর্গের অর্থাৎ জীবগণের উৎপত্তি ও বিনাশ উভয়ই যে বিজ্ঞান বা ব্রহ্ম থেকেই তা বলার মধ্য দিয়ে ব্রহ্মকেই বিজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে বিজ্ঞানম ব্রহ্মেতি ব্যজানাত বিজ্ঞানাধ্যেব খলবিমানি ভূতান্তি জায়ন্তে বিজ্ঞানেন জাতানি জীবন্তী বিজ্ঞানং প্রয়ন্ত্যভিসংবিসন্তিতি অর্থাৎ বিজ্ঞান হয় বুদ্ধি বা ব্রহ্ম বিজ্ঞান থেকে ভূতবর্গ জন্ম নেয় জন্মের পর বিজ্ঞানের দ্বারা বাড়তে থাকে এবং বিনাশকালে বিজ্ঞানে প্রতিগমন করে বা তাতেই বিলীন হয় তো প্রিয় দর্শকবৃন্দ এভাবে শুধুমাত্র উপনিষদ থেকেই রেফারেন্সের পর রেফারেন্স বিজ্ঞান বিষয়ে একাধিক রেফারেন্স দেওয়া যায় কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই আপাতত এতটুকুই এই রেফারেন্সগুলো ও এই সিরিজের গত পর্বের দুইটি ভিডিওতে প্রকাশিত রেফারেন্সসমূহ হতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সনাতন ধর্মই বৈজ্ঞানিক ধর্ম তথা সনাতন ধর্মই বিজ্ঞান চর্চার আদি উৎসভূমি তো প্রিয় দর্শকবৃন্দ আজ এতটুকুই আর কথা বাড়াবো না বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে যেখানে আপনারা দেখতে পারবেন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত সহ বৈদিক শাস্ত্র লিখিত বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী দার্শনিক যেমন Newton Einstein Stephen Hawking Copernicus Galileo সহ বহু বৈজ্ঞানিক দার্শনিকের আবিষ্কারের বহু বহু পূর্বেই বৈদিক শাস্ত্র মুনি ঋষিগণ তথা ভারতীয় আর্য পণ্ডিতগণ বা জ্যোতির্বিদগণ কর্তৃক প্রথম আবিষ্কৃত হয়েছে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরমেশ্বরের কৃপায় সকলেই কুশলে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হোক পরম ব্রহ্মের জয় হোক সনাতন ধর্মের আর জয় হোক বিজ্ঞানের নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি